hello everybody welcome back to my channel আজ আমি শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি এখানে আমি নিয়েছি পটলের লতি লতিগুলো আমি এভাবে একটা একটা করে উপরে রাসগুলো পরিষ্কার করে নিয়েছি এইভাবে ছিলে নিলে লতিগুলোর ডগা অনেক বেশি সফট হয় আমি এভাবে সবগুলো ডগা পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কেউ চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন আর এইখানে মসুর ডাল তিরিশ মিনিট আগে আমি পানিতে ভিজিয়ে রেখেছি আমি বেটে নিব এবার একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি মসুর ডাল বাটা আমি ডালটা একটু দানা দানা করে রেখেছি তাহলে বড়ার টেস্টটা খুব ভালো হয় এবার দিয়ে দিচ্ছি পটলের কেটে রাখা লতিগুলো এবার দিচ্ছি বড় এক চামচ চালের গুঁড়ো এক চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি দেওয়ার তাহলে বড়ার টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি স্বাদ মতো লবণ দেবো এবার দিব হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব আর অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে মিশ্রণটা খুব বেশি পাতলা না হয়ে যায় এই পটলের লতার উপকারিতাও অনেক জ্বর হলে খাওয়ার রুচি থাকে না রুচি বাড়াতে পটলের লতা এভাবে বড়া করে খেতে পারেন আবার যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকারী একটি খাবার যদি হাতের কাছে পেয়ে থাকেন তাহলে অবশ্যই সংগ্রহ করে খাবেন আমি একটু আঠালো আঠালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ হয়ে গেছে এবার আমি বিশ মিনিটের জন্য রেখে দেবো বিশ মিনিট পরে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে তেলে দিয়ে দেব এইভাবে আমি সবগুলো তেলে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা আমি লো আছে রেখেছি যেন উপরের অংশ তাড়াতাড়ি পুড়ে না যায় এখানে যতগুলো আটবে সরিয়ে সরিয়ে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা যেমন মজাদার তেমন স্বাস্থ্যকর আপনারা যারা এই বড়াটা এখনও খাননি রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে খাবেন খুব ভালো লাগবে এটা উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে দুই দিকে যেন সমানভাবে ভাজা হয় আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বড়াটা ব্রাউন কালার হয়েছে এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এইভাবে আপনারা বাসায় খেতে পারেন অনেক সহজে এটা বানানো যায় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন